যদি পরিষ্কার হতো আফ্রিকাররা সাদা হয়ে যেত তবে ইন্ডিয়ার কিছু ফিল্ম এসেছে হঠাৎ আমি দেখি আমাদের গ্রামে অনেক আগে দেখেছি দেখাবেন হঠাৎ দেখি বাজার সামনে দাঁড়ায় কি রাখুন তাহলে আমার ঠিক মহিলা আসছে ভাই লাগি তোমার গুণা গুণা হবে আমি আমি পর্দা করাতে পারছি রে বাবুরা সব বাজারে দোকানে হাটে মাঠে ঘাটে বন্দরে দোকানে চলারে সব জায়গায় আমাদের তো কোনো চান্স নেই কোনো দাম নেই আর যে কুটিয়া একটা ভিডিও বানায় বিভিন্ন হারা মানুষকে পৌঁছে দেয় বিভিন্ন হারা মানুষ তার মাধ্যমে অসংখ্য মর্ম হয়েছে পথের দিশা হয়েছে সংসার ফিরে নিয়েছে জানি পেয়েছে সন্তান পেয়েছে মা পেয়েছে ভাই পেয়েছে আর তার সংসারে কালকে থেকে আজ পর্যন্ত দেখছি যে খুব আগুন জ্বলতেছে মনের মতো হয়নি ডিস্টার্ব করে ঝামেলা অনেক জায়গায় ঝামেলা আছে না অনেক ঝামেলা ঝামেলা প্রমাণ স্ত্রী থাকে না থাকে না আল্লাহ আমার বললো স্ত্রী নদীতে করে আপনাদেরকে কি নদী জানো কত গল্পটা পড়িয়ে সুরজ যাচ্ছে গেছে শুধু যাও ও দেখি আছে তোমার তো বাপ নাই কে বাসে সুরজ যাচ্ছে কিন্তু বউ পড়ি ভাইসে গেছে বলেছে উত্তর উপর ধরস সম্বন্ধে জানো না এই জন্য এই কথা বলতে যাও যদি বলছি ফোন চালাতে হবে না ও বাটন দিয়ে স্পিকার ধরেছে যদি বলছি সিরিয়াল দেখা যাবে না ও ওইদিন সিরিয়াল তুলেছে যদি বলছি বেগুন রান রেখেছে গোস্ত যদি বলছি গোস্ত রান রেখেছে মুড়ো যদি বলি সাদা ও বলে কালো যদি বলি কালো ও বলে সাদা তাই করেছি তার উল্টো যা বলেছি তার উল্টো করেছি আজকে রবিটি পুলিশ যা যাবে আমি আমাকে বিশ্বাস করি বোঝেন কিন্তু ওকে নাকি

হ্যাঁ, দাম চলছে তাই আমি চিন্তা করলাম যে দাম তাই ভুলেই দিই মানে নিলামে তিরিশ থেকে শুরু হয়ে গেছে কেউ পাই তিরিশ পাঁচশো কেউ পাই একত্রিশ করতে আমি পাড়াতে পাড়াতে চৌত্রিশ করতে দিয়েছি আমার পরে আর কেউ আর কোনটা পারি তুমি এটা বসো তোমার একটা নাকে কুরবান কুরবান ভালো জন্ম তো ও তো জীবনে বাঁচতে হবে হবে হবে না বুঝে আল্লাহ কবুল করেন মানে আমি আমাদের দলিল লাগছে না দলিল লাগছে না কথা কয় দলিল লাগছে ওয়াজ শুনবেন না গান শুনবেন ওয়াজও শুনবেন গান শুনবেন মানতে কোরআন পড়ে অনেকে অনেকে শুরু করে দিন তারা আমার সাইরা বেশে কোরআনের তাই তো দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে তারপরে কি এই কোরআন বুকে চুমু খায় এমন আছে না নয় কোরআন চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী ভাব এটা স্বভাব এমন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নয় কোরআন পড়লে কিছু বলে না কোরআন শোনার সময়ও কিছু বলে না কিন্তু যখন কোরআন মানার কথা বলা হয় তখন তারা মানতে চায় না এমন একটা আছে না এমন মানুষ যারা রয়েছে ভগবান ভাইরা দেখবেন রমজান মাসে এই লোকগুলো দেখা যায়

এরা যখন যায় হাতে দিয়ে বাহির হয় আর অনেক আলেম যখন বের হয় তখন হাতে লাঠি পাওয়া যায় না যায় না যায় না যায় না আমার দেশে আমার দেশে শুধু নয় বিশ্বে নন্দকুলের দাম বেড়ে গেছে না যেই মরে যায় হুজুর আমার আব্বা শুক্রবারে মরে গেল চিন্তা ভালো না হুজুর কয় হ্যাঁ ওই মরলি তোমার আব্বা কোথা লাগে মরার পরে সব সুজা হয় না হয় মরার পরে হুজুরের দরকার হয় না হয় না মরার পরে আলেমের দরকার হয় না হয় না কিন্তু এমন সময় দরকার হয় যখন আর আমল নামায় কিছুই থাকে না সব কিছু খালি হয়ে যায় কি হয়ে যায় কথা কি হয় উদাহরণ দিয়ে আর একটা দেবো আমি টাইম বেশি নেব না আপনার করার দরকার নেই আমার এই ভাই কথা পুরো দিয়ে ভাই বিয়ে করেছে বউ থাকছে কেন থাকছে না তার মুখে দায় এই নিয়ে শালিরা পারে মুখি দায় ঘুরিয়ে কারণে ও এসেছে কিন্তু একবার আর আরেকবার ঘরে মানে আলাদা থাকে তো আলাদা রয়েছে এই নিয়ে ভাই করেছি মানে সব তার ওই কিছুই তো ভালো জানে না না অনেকে

গতকাল রাত্রি আমার স্ত্রী হ্যাঁ, তারপরে মাংস হুজুর খাবে স্ত্রী রান্না করো স্ত্রী বলছে এত কিছু কি রুই কাতল ভোল শোল ছাগলের ঢোল সব নিয়ে এত কেন আছে আচ্ছা, একটা আনন্দের দিক কেন না বললি রাখবো না কিছু কি দেখা না বললি না